সম্মানিত হয়ে যায় একটা মাসের পর করান হওয়ার কারণে এই মাস যদি মর্যাদার দিক দিয়ে সবার উপরে চলে যায় অসলমান একটু চিন্তা করেন গবেষণা করেন যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাসিল করেছেন যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাসিল করলেন যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাসিল করলেন এই মানুষগুলা যদি এই কোরআন অনুকরণ করে এই কোরআনকে মহব্বত করে আর ভালোবাসে একটু আওয়াজ দিয়া বলেন তো এই কোরআন ওয়ালা কোরআন প্রেমী মানুষ কোরআনের দাম বাড়াই দিলেন কে তাহলে আল্লাহ কোরআনের কাছে আশা দরকার

আব্দুল্লাহ না এক কথায় গোটা কোরআন তাই মেনে নেওয়ার নাম হলো ইমান এই আয়াতের আলোচনা অনেক লম্বা কমপক্ষে কয়েক ঘন্টা হলে আলোচনা থেকে বিস্তারিত রূপে শেখা যাবে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি অমর আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু